মানুষের মনের ব্যথা মানুষের মনের কষ্ট মানুষের দোয়া কবুল করে সেই মাসে জননেত্রী শেখ হাসিনা বিবেচনার মধ্য দিয়ে বরিশালের সাধারণ মানুষকে বাঁচানোর লক্ষ্যে বরিশালের সাধারণ মানুষকে এই বিপদ থেকে উদ্ধার করার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা একজন সব যোগ্য এবং ভদ্র যার কোনো দুর্নীতি নাই যার কায় কোনো কালো দাগ নাই তাকে আমাদেরকে মেয়র হিসেবে পাঠিয়েছেন এজন্য যে বাইরে দাঁড়িয়ে আছে বাইরে দাঁড়িয়েছে ভিতরে প্রবেশ করার জায়গা দিতে পারি নাই আমি তাদের কাছে করদার ক্ষমা চাচ্ছি আপনাদের এই ত্যাগের বিনিময় আপনাদের এই ঐক্যবদ্ধের এই যে আন্দোলনের বিনিময় আমরা আজকে খোকন ভাইকে পেয়েছি নৌকা আমার প্রার্থী এই আমাদের মেয়র উপস্থিত ক্যান্ডিডেট মেয়র মেয়র ক্যান্ডিডেট মহোদয় উপস্থিত তাকে উদ্দেশ্য করে বলতে চাই আমরা দেখেছি আমাদের প্রিয় নেতা জাহিদ ফারুক সামিমের হাউস মানে তার কাছে যারা এসেছে তারা কিন্তু রক্ত চক্ষু উপেক্ষা করে এসেছিলেন সেদিন এসেছিলেন তারা বারবার হয়েছে এখানে আমার সাধারণ যুবলীগের তাকে তাকে বারবার তার বাবা অসুস্থ বরিশালের মাটিতে আসতে তার তার অনেক কষ্ট হয়েছিল তুষারের উপর এবং বিভিন্ন যারা নেতা আছেন তাদের উপর যে অত্যাচার হয়েছে আমি শুধু একটি কথা বলতে চাই আজ আপনার নেতৃত্বে স্বামী নেতৃত্বে দুজনের নেতৃত্বে Senhor. Cristo. আমি এখানে যারা ভাই থাম ভাই প্লিজ থাম ভাই আমি ছাত্রলীগের কমিটি দেওয়া হয়েছিল আপনি জানেন কিন্তু সেদিন প্রতিবাদ করেছিল বরিশালের মাটিতে মিছিল করেছিল ঢাকা পার্টি অফিসে মিছিল হয়েছে ঢাকা ঢাকার রাজপথ কাঁপিয়েছিল কিন্তু অদৃশ্য শক্তির বলে অযোগ্য ছাত্রলীগ দিয়ে গঠিত আমি বলতে চাই আপনাদের নেতৃত্বে শান্তিময় নেতৃত্ব দেন আপনারা শুনলেন এই দিনগুলো এবার সামনের যে নতুন নেতৃত্ব আসবে তাদেরকে আপনারা আপনাদের একটি জিনিস আপনাদের কাছে অনুরোধ করি যে